নিজের সাথে মেতে নিজের সাথে করছি খুনসুটি নিজেই আছি নিজের সাথে মেতে নিজের সাথে করছি খুনসুটি ভাইরাসে লকডাউন হয়েছে রাষ্ট্র পুরনো অ্যালবাম কবিতার বই লুটোপুটি একলা থাকার মানুষটা ভালো সম্পর্ক হোক সাদা কিংবা কালো প্রিয়জনেরা মনের কোণে উঁকি নিঃশ্বাসে অবিশ্বাস নেব না ঝুঁকি দিচ্ছে কেউ আড়াল থেকে কত যুগের জমে থাকা ভুল হিসেব নিচ্ছে কেউ আড়াল থেকে কত যুগের জমে থাকা ভুল কান পেতে শোনো সময় বলছে ডেকে সন্তানেরা যেন গনে নামাসুর কান পেতে শোনো সময় বলছে ডেকে সন্তানেরা যেন গনে না মাসু শান বাইরে ভিতরে কলর তিন তারিখ ভুলে গেলে সব শান বাইরে ভিতরে কলর জীবাণু একদিন ইতিহাস হয়ে যাবে একলা হবার স্মৃতিটা কি বদলাবে জীবাণু একদিন ইতিহাস হয়ে যাবে আমার স্মৃতিটা কি বদলাবে